কারো ধর্মের উপর আঘাত করে কথা বলি না নাম হয়েছে দুর্গা দেবী কি কন কি যে সুন্দর চেহারা সিনেমার নায়িকা ফেল কি কন ও যদি কথা কইতে পারত আমি বিয়ে করে নিতাম কন দশটা এরপরও খোদায় খারাইতে পারে না খোদার গোয়ার ভিতরে আক্কেলা বাস মোরাইয়া মোরাইয়া ভরে কি কন ঠিক কিনা কারো ধর্মের উপর আঘাত করে কথা বলি না কারো ধর্মের উপর আঘাত করে কথা বলি না অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার হিন্দুরা যে মন্দির ঘরে পূজা দেয় ওই মন্দির ঘরে ভিতর ভাই যান আমার আল্লাহ এবং আল্লাহর রাসুলের নাম যতক্ষণ পর্যন্ত না নাই ততক্ষণ পর্যন্ত মন্দির ঘরের ভিতরে ভাই যান পূজাটা শুদ্ধ করে হয় না জোরে কান ঠিক কিনা আমার হিন্দু বাপজানরা থাকলে রাগ করবেন না হিন্দু মায়েরা থাকলে রাগ করবেন না কারো ধর্মের উপর আঘাত করে কথা বলি না মা তোমার গায়ে যে রক্ত আমার গায়ে সেই রক্ত তোমার গায়ে যেই গোস্ত বাজান আমার গায়ে সেই গোস্ত মন্দির ঘরের ভিতরে পূজা হয় হয় কিনা কন জোরে কন হয় কিনা একটা খোদা বানাইছে দশটা হাত কয়টা হাত জোরে কন কয়টা দশটা নাম হয়েছে দুর্গা দেবী কি কন নাম কি কি যে সুন্দর চেহারা সিনেমার নায়িকা ফেল কি কন ও যদি কথা কইতে পারতাম আমি ওর বিয়ে করে নিতাম জীবন যাইতে তার ওর বিয়ে করতাম কি কন ও তো কথা কই যদি ভাবতে এমন সুন্দর চেহারা কি আল্লাহ এই দেখবেন মন্দির ঘরের ভিতরে খোদা বানাইছে আদেশে কয় রাখন দশটা এরপর খোদায় খারাইতে পারে না খোদার গুয়ার ভিতরে কেলা মাস মোড়াইয়া মোড়াইয়া ভরে কি কন ঠিক কিনা জোরে কন কি দেখছেন খোদার গুয়ার ভিতরে মোরাইয়া মোরাই মাস মরে কি কন খোদার সামনে খাবার দেয় ডালিম বেদনা আমেরটি কমলা কি কন সন্তেষ এই জয়পুর বাজ এখানে মিষ্টির দোকান আছে কি জয় জয়ফরা বাজারে ভালো মিষ্টির দোকান আছে দইয়ের দোকান আছে ওইখান থেকে মিষ্টি আনে ছানার মিষ্টি সাড়ে পাঁচশো টাকা কেজি দধি সুন্দর বাজান সাড়ে তিনশো টাকা কেজি দামি দামি জিনিস আনে খোদার সামনে খোদায় খালি এই টাকাই টাকাই দেখে এমন খোদার খোদা বিশ্ব আবদা কথা বলতে পারে না জোরে কান ঠিক কিনা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মন্দির ঘরের ভিতরে পূজায় ব্রহ্মণ ঠাকুর দাঁড়ায় দাঁড়াইয়ে যায় এখন পূজা হবে কি হবে জোরে কন জোরে কন পূজা হবে দেখবেন যান ঘন্টি ধরে এইরকম কি কান জোরে কান কি এইরকম দরে দরে কি না কান হ্যাঁ এইটা কি জোরে কান এইটা কি একটা খারাপ শব্দটা বলা যায় না সমস্যাটা কি এখন বিদেশিরা এই যে বলে ভালো জিনিস বাইর করছে বুঝছেন আসলে এইটা কি খারাপ জিনিস অন বাইর করছে ভালো জিনিস আমি বুঝাইতে যাইয়ে বলতেছি আগে বাজারে সোরদার থেকে দেখেন না পকেট ম্যান চোর ধরিয়া এই জায়গায় কামাইতে কামাইয়া মাথায় দুগ্গ চুল রাখতে রাখতে কিনা কন এইটার আবার রং করতে